আসসালামু আলাইকুম আমার নাম বেগম আমি থেকে আসছি মাদারীপুর আমি একজন গৃহিণী আমার হাতে অনেক সমস্যা ছিল ব্যথা প্রচুর ব্যথা ছিল কাজ টাজ করার খুব সমস্যা হতো কিন্তু ইনশাল্লাহ এখানে আসতে পর অনেকটা ভালো একটা সময় আমার খুব অনেক সুস্থ ছিলাম কিন্তু হঠাৎ করে আমার হাত যখন ব্যথা শুরু করলো তখন মানে কাজ টাজ করতে খুব সমস্যা হচ্ছিল হঠাৎ করে আমি মানে দেখলাম আমরা হাত লড়াতে পারতেছি না বা রাত্রে ঘুমাইলে খুব ঘুমের ভিতরে নড়াচড়া করতে পারতেছি না ঘুমের ভিতরে ব্যথা উঠে যেত ঘুমাতে পারতাম না বন্ধ রান্নাও করতে পারতাম না রান্না করাটা আচ্ছা। বন্ধ হয়ে গেছে গা খুব সমস্যা পড়ে গেছিলাম ডাক্তার অনেক দেখানো হয়েছে গ্রামে কিন্তু সেটা কোনো ই হয় নাই সমাধান হয় নাই আর এখানে আসার পরে ভালো হয়েছি আমি আর আমার ওয়াইফকে নিয়ে আমি মানে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছি কারণ এর বাম হাতে প্রচণ্ড ব্যথা ছিল যেটাকে ডাক্তারি ভাষা বলে ফ্রোজেন শোল্ডার সে কোনো হাত কোনো মুভমেন্ট ছিল না প্রচণ্ড ব্যথা চিৎকার করতো সবসময় এই জন্য কিছু ডাক্তারও দেখানো হয়েছিল ট্রিটমেন্ট করা হয়েছিল কিন্তু সেই ট্রিটমেন্টে সে ভালো হয় নাই তার পরবর্তীতে আমরা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি পরে এক সময় শফিউল্লাহ স্যারের নাম জানতে পারার পরে বা অ্যাড্রেস জোগাড় করে আমি তার কাছে তার গত ফেব্রুয়ারি মার্চ মাসের তিন তারিখে ভর্তি হই তাই তখনও তার হাতে এত ব্যথা ছিল যে এটা আমরা মানসিকভাবে হতাশ হয়ে পড়ছিলাম এক সময় তো সেখান থেকে এই স্যারের চিকিৎসা নেওয়ার পরে আমরা আমার রোগী বেশ মোটামুটি অনেক ভালো অবস্থানে আছে একটা সময় আমার ওয়াইফ পুরোপুরি সুস্থ ছিলেন এরপরে গত এক দেড় বছর আগে থেকে ওনার বাম হাতে ব্যথা শুরু হয় কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ছাড়াই তার হাত ব্যথা শুরু হয় অল্প অল্প করতে করতে বেশ অনেক প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয় এরপরে আমরা স্থানীয় ডাক্তার দেখাই সেখানে কিছু ট্রিটমেন্ট চলে সেই ট্রিটমেন্টে উনি ভালো হয় নাই এরপরে আমরা বিভিন্ন রকমের চেষ্টা করছি যে কোথায় ডাক্তার দেখাবো বা ই করবো পরে একসময় এই ডিপিআরসি হসপিটালের প্রধান শফিউল্লাহ স্যারের খোঁজ পেয়ে আমি তার কাছে চলে আসি একটা সময় উনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং সম্পূর্ণ দুটো হাতেই কার্যকর ছিল কাজ স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন কিন্তু এই ব্যথা শুরু হওয়ার পর থেকে ওনার বাম হাত পুরোপুরি অচল হয়ে যায় আমার ওয়াইফ যখন এই ব্যথায় প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করতেছিল তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি তো সেই অবস্থায় আমি ইউটিউবে সার্চ করে ডিপিআরসি হসপিটালের শফিউল্লা স্যারের অ্যাড্রেস জানতে পারি তখন ওনার ইউটিউবের মাধ্যমে আমি ওনার অনেক অসংখ্য ভিডিওগুলো দেখে এবং রোগীদের সাক্ষাৎকার শুনি তো ওনাদের চিকিৎসা পদ্ধতি দেখে বা রোগীদের কথাবার্তা শুনে আমি আশ্বস্ত মানে আশা মনের মধ্যে আশা সঞ্চয় করি যে উনি ভালো হয়ে যাবেন হুম তাই এই এইখান থেকে আমি ওনাকে এই ডিপিআরসি হসপিটালে আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি এখানকার অর্থাৎ ডিপিআরসি হসপিটালের পরিবেশ এবং ব্যবস্থাপনা খুবই উন্নত এখানে নার্স সিস্টার এবং ডাক্তাররা খুব সুন্দর ব্যবহার করেন সবার সাথে এবং এখানে বাচ্চাদেরকেও জন্য খেলার মাঠ আছে খেলার জায়গা আছে তাছাড়া রোগীদেরও বিশ্রামাগার আছে ভালো অনেক সময় দিয়ে তারা ব্যায়াম করায় সত্যি কথা তারা খুব ভালো সবাই হ্যাঁ, আচার ব্যবহার হ্যাঁ, খুবই ভালো তারা অনেক সময় নিয়ে তারা সময় দেয় রুগীদের সিস্টার নার্সের ব্যবহার ভালো থাকে না কিন্তু এখানকার ব্যবহার এবং ব্যবস্থাপনা খুবই ভালো সিস্টার নার্স ডাক্তার যারাই আছেন তারা অমায়িক ব্যবহার করে ডিপিআরসি হ্যাঁ। হসপিটাল সম্পর্কে আমাদের কোনো অভিযোগ নেই আমরা যে আঠারো দিন ছিলাম হসপিটালে ভর্তি এই এর মধ্যে আমরা কোনো দোষ ত্রুটি এই হসপিটাল কর্তৃপক্ষের পাইনি আর শফিউল্লাহ স্যার যিনি যিনি সার্বিকভাবে রোগীদের প্রচণ্ড সহযোগিতা করেন মানসিকভাবে সহযোগিতা করেন অধৈর্য বা ব্যথা স্যার নিজেই সমস্ত কিছু তদারকি করেন যে রোগীদের দেখাশোনার ভালো মন্দ কখন কি করতে হবে নিজেই হ্যাঁ। যে সেটা তদারকি করে হ্যাঁ, আমরা অসুস্থ রোগী দেখিনি কেউ ফেরত গেল যে হয়ে কয়দিন ছিলাম এর মধ্যে যে কয়জন রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে তাদের তাদের প্রত্যেকটা রোগী ভালো অবস্থানে ভালো হয়ে সুস্থ হয়ে এখান থেকে চলে গেছেন এবং আমরাও সুস্থ হয়ে বাড়ি ফিরতেছি আমাদের ভিডিওটা যারাই দেখছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং শহীল্লা প্রধান স্যারের জন্য দোয়া করবেন যেন উনি ভালো মানুষ ভালো একজন চিকিৎসক সেই হিসাবে যেন আল্লাহ তালা দীর্ঘায়ু দান করেন ডিপিআরসি হসপিটালের